কাছে কাছে কাছে কাছে সবাইকে কাটবো কাটবো কাটবো Mm-hmm. আমার সিং হয়েছে দেখো Uh. Uh. মায়ের আজকে ফোন পেয়েছি এবার সবাইকে কল করে ডিস্টার্ব করব হ্যালো হ্যালো কেউ কথা বলছি না কেন হ্যালো হ্যালো কি খুব কথাই বলছে না হ্যালো কিরে টিভি রিমোটটা খুঁজে পাচ্ছি না তুই নিলি নাকি আমি জানি হচ্ছে না কেন সবসময় বাবা মাকে দেখি কথা বলতে হ্যালো এই তোর কাছে রয়েছে তাই না টিভি রিমোট আমার কাছে নেই হি হি হি হি হি হি হি হি <laughs> Ajá.